আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম জানাচ্ছি robot S M technical YouTube চ্যানেলে আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের যে ইনস্টাগ্রাম আইডি আছে ওই ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন তো ভিডিওটি কেউ টানবেন না কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ একটি কথা আপনারা যারা এখন পর্যন্ত রোবোটেশন টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি চাপ দিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আপনারা যে অ্যাকাউন্টটির পাসওয়ার্ডটা ভুলে গিয়েছেন সেইটা আগে থেকে যদি লগ থাকে অথবা যদি লগ না থাকে সেক্ষেত্রে দুইটা স্টেপে আমি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এখানে সিটিং ইউর অ্যাক্টিভিটি এসআরই কিউআর কোড সেভ তো এখান থেকে আপনারা সেটিংয়ে একটা ক্লিক করে দেবেন সেটিং থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে তো এখান থেকে আপনারা শুধু সিকিউরিটিতে ক্লিক করে দেবেন সিকিউরিটিতে ক্লিক করার পর ওগুলো দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড নামে অপশনটা এই পাসওয়ার্ড যে নামে অপশনটা আছে সেই পাসওয়ার্ডটাতে একটা ক্লিক করে দেবেন তো এখানে কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া আছে তো আপনারা এখান থেকে শুধুমাত্র ওই পাসওয়ার্ড নামের অপশনটাতে ক্লিক করে দেবেন পাসওয়ার্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডটা কারেন্ট যে পাসওয়ার্ডটা আছে ওইটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে হয়তো বা অনেকে ভাবতে পারেন যে ভাইয়া আমার তো অ্যাকাউন্টে হ্যাক হয়ে গেছে বা আমার পাসওয়ার্ডটা আমি জানি কিন্তু অন্য কেউ জানে আমি কিভাবে চেঞ্জ করব তো তাদের জন্য এই ভিডিওটা উপকারী হবে তো ওই পাসওয়ার্ডটা এখানে রিট্রাইভ করে দেবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক এই টিক মার্ক এটাকে একটা ক্লিক করে দিতে হবে ও আমাকে এখানে বলছে যে এই পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ডটা ইতিপূর্বে ইনস্টাগ্রামে দেওয়া ছিল না ওই পাসওয়ার্ডটা দিতে হবে কিন্তু আমার যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম ওইটা দেওয়া ছিল তো আমি এখান থেকে সেম পাসওয়ার্ড অন্য একটা পাসওয়ার্ড এখানে এনে দিচ্ছি সরি ভুল হয়েছে এই জায়গাটা আমাকে কাটতে হবে এখন মানে পাসওয়ার্ড আপনারা দেবেন একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন উপরে কিন্তু পড়লে দেখতে পাবেন যে সিম্বেল মানে প্রতীক সংখ্যা সব কিছু একটা ব্যবহার করতে হবে তো এখান থেকে যদি আমি এখন টিক মার্ক করে দিই তাহলে কিন্তু দেখেন আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল তো এখানে যদি log in activity save information two factor আপনারা যদি এসব কিছু চালু করতে চান দেখেন লগ ইন অ্যাক্টিভিটি আমার বাংলাদেশ থেকে দেখাচ্ছে তো এখানে আপনাদের কিছু করার প্রয়োজন নেই যদি আপনারা কেউ টু ফ্যাক্টরটা অন করতে চান টু ফ্যাক্টরটা ক্লিক করে গেট স্টার একটা ক্লিক দিতে হবে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে তিনটা অপশন আছে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ ফোন নাম্বারে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম ওইটা আমার সুবিধা হবে আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার কাছে একটা কল আসবে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ছিল ওই নাম্বারটা কল আসবে আসার পরে কিন্তু টু ফ্যাক্টরটা এখানে যে কোডটা আমরা পাবো ওখান থেকে এইটা এই জায়গায় এনে বসাই দেব দেখতে পাচ্ছেন যে আমাকে কল দেওয়া হয়েছে ছাপ্পান্ন আটচল্লিশ বিরানব্বই তো আমরা এইটা এইখান থেকে লিখে দিই ছাপ্পান্ন আটচল্লিশ বিরানব্বই এখান থেকে ডান দিয়ে দিতে হবে এই জায়গায় একটু লোড নেবে আমার কিন্তু টু ফ্যাক্টরটা অন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আপনাদের যে রিকভারি কোড এগুলো তো আপনারা যদি রিকভারি কোড নিউ করতে চান সেক্ষেত্রে গেট নিউ কোড এই অপশানটাতে চাপ দিতে পারেন আবারও কল দিচ্ছে ব্যাক করলাম না কলটা মানে ধরলাম না যার কারণে এই সমস্যাটা হচ্ছে তো যারা robot S M technical YouTube চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং নিয়মিত ভিউয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের উৎসাহের কারণে আমি আজ এত দূর আর যারা এখন পর্যন্ত আমার robot S M technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দিবেন যাতে করে এই রকম নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন তো বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে